আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের খুব সন্নিকটে বার্ষিক পরীক্ষা চলে আসছে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তোমরা শর্ট সিলেবাসের আলোকে তিনটি বিষয় পরীক্ষা দিবে এর মধ্যে বাংলা গণিত এবং ইংরাজি এই তিনটি বিষয়ে পরীক্ষা দেবে আমি তোমাদের সামনে সেই শর্ট সিলেবাসের আলোকে আজকে আমি গণিত সৃজনশীল পুরস্কার নিয়ে আসছি শর্ট সিলেবাসের আগে তোমরা তোমাদের আমি যে সৃজনশীল অঙ্কগুলো করাবো অঙ্কর সমাধানগুলো দেখাবো সেই অঙ্কের সৃজনশীল প্রশ্নগুলো আগে দেখিয়ে দেব তাহলে প্রথম এক নম্বরে উদ্দীপক আছে দুইটি কর্মিক সংখ্যার বর্গের অন্তর একত্রিশ ক ছোট সংখ্যাটি ক হলে বড় সংখ্যাটি কত খ সংখ্যা দুটি নির্ণয় করো গ নম্বর হচ্ছে সংখ্যাদের বর্গের সমষ্টি হতে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে হচ্ছে একটি আরেকটা হচ্ছে আরেকটা সৃজনশীল দেখিয়ে দিই আরেকটা সৃজনশীল হচ্ছে একটি সৈন্য দলে সৈন্য দলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না ক নম্বর প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন এর হচ্ছে আটের গুণনীয়কগুলো বের করো খ নম্বর সৈন্যদলকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে গ নম্বর ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই দুটি খুব গুরুত্বপূর্ণ এই দুটি সৃজনশীল তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আমি তোমাদের এর সমাধান নিয়ে আলোচনা করব এবং দেখিয়ে দিব যে কিভাবে করা যায় তো শিক্ষার্থীরা তোমরা আশা করি ভিডিওটি ভিডিওটি দেখবে তো শিক্ষার্থীরা তাহলে আমরা চলে যাব মূল অঙ্কে সপ্তম শ্রেণীর গণিত সপ্তম শ্রেণীর গণিত তো প্রথম কথা প্রথম উদ্যোগটা ছিল দুটি কর্মী সংখ্যার বর্গ অন্তর একত্রিশ ছোট সংখ্যাটি ক হলে বড় কর্মী সংখ্যাটি কত তাহলে ক নম্বরে কি ছোট সংখ্যাটি ক তাহলে মনে করি ছোট সংখ্যাটি ক তাহলে বড় কর্মিক সংখ্যাটি বড় কর্মিক সংখ্যাটি কর্মিক সংখ্যাটি যেহেতু কর্মিক আচ্ছা কর্মিক শব্দ হচ্ছে কি একটার পর একটা তাহলে একটা যদি ক হয় তাহলে অবশ্যই পরেরটা হচ্ছে এক যোগ কযোগ এক অর্থাৎ একের পর যদি দুই হয় কর্মিক সংখ্যা তাহলে এক যোগ এক তারপর সংখ্যা হচ্ছে দুই তাহলে একের এক দুই তেমনই কর সাথে যদি আমরা এক যোগ দিই তাহলে আমরা পরের সংখ্যাটি পেয়ে যাব তাহলে আমাদের ক নম্বর সমাধানটি হয়ে গেল শিক্ষার্থীরা আশা করি সহজেই তোমরা বুঝতে পারছো এবার চলে যাব আমরা খ নম্বরে খ নম্বর ছিল সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে আমরা কি করতে পারি খ নম্বর ক নং হতে আমরা সংখ্যা দুটি নিয়ে নিতে পারি ক নং হতে ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি ক আর বড় সংখ্যাটি হচ্ছে যোগ এক তাহলে এখানে বলা আছে সংখ্যা দুটি নির্ণয় করতে এবং বুদ্ধি সংখ্যা দুটি এবং উদ্দীপকে ছিল দুটি কর্মিক সংখ্যার বর্গের অন্তর অর্থাৎ বর্গ মানে এ স্কোয়ার অন্তর মানে বিয়োগফল তাহলে আমরা এই জিনিসটা বুঝতে হবে যে আসলে কর্মিক সংখ্যা তার মানে একটার পর একটা সংখ্যা হচ্ছে কর্মিক সংখ্যা আর বর্গ হচ্ছে কি এ স্কোয়ার অন্তর হচ্ছে বিয়োগফল অর্থাৎ এই দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে অন্তর তাহলে আমরা সমীকরণ সাজাতে পারি প্রশ্ন মতে যেহেতু বড় সংখ্যা আগে অন্তর যেহেতু তাহলে বড় সংখ্যা অবশ্যই আগে নিতে হবে বড় সংখ্যা হচ্ছে ক যেহেতু বর্গের কইছে বর্গ করতে হবে বর্গ অন্তর মানে বিয়োগফল অর্থাৎ বর্গের অন্তর্ফল আছে একত্রিশ তাহলে যেহেতু উদ্দীপকে দেওয়া আছে বর্গ করলাম অন্তর মানে বিয়োগ করলাম তাহলে কী পেয়ে গেলাম একত্রিশ তাহলে আমরা কি করতে পারি ক প্লাস ওয়ান হল স্কোয়ার অর্থাৎ এটির ককে যদি এ ধরি এবং এককে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার সূত্র কি A square plus two A B plus B square minus কী আছে এখানে অর্থাৎ এ প্লাস বি হল স্কোয়ার সূত্র নিলাম ক কে আমরা এ ধরলাম আর হচ্ছে এককে ধরলাম বি তাইলে আমরা যখন তাহলে এ উচ্চারণ করবো তখন ক লিখবো হ্যাঁ, যখন বিবেচনা করবো এক লিখবো তাহলে A square plus two A B plus B square তাহলে মাইনাস আছে কি এখানে ক স্কোয়ার সমান সমান সমান একত্রিশ বা তাহলে ক স্কোয়ার প্লাস ক স্কোয়ার মাইনাস কাটা যেহেতু সদৃশ মিলে যোগ বিয়োগ করতে হবে হ্যাঁ, কাটা গেল তাহলে এখন আমাদের কি আছে দুই অক্ষে দুই ক প্লাস একে স্কোয়ার দিলে এক গুণ এক একই থাকে সমান সমান একত্রিশ তাহলে আমরা সমাধানের নিয়মটি নিয়ম করে যাব দুই ক সমান সমান সমান সরি সমান এক প্লাস আছে এক চলে যাবে মাইনাস হয়ে বা তাহলে দুই গুণ আছে অপর পক্ষে চলে গেলে দুই গুণ থাকলে ভাগ হয়ে যায় ভাগ তো একত্রিশ থেকে এক গেলে তিরিশ তো পনেরো দুই গুণে তিরিশ অতএব ক সমান হচ্ছে কত পনেরো তাহলে অতএব কী পেলাম আমরা ছোট সংখ্যা ছোট সংখ্যা ক সমান পনেরো তাহলে বড় সংখ্যা কি দাঁড়ালো বড় সংখ্যা বড় সংখ্যা আছে কি ক প্লাস এক অর্থাৎ কর মান কত আছে পনেরো প্লাস এক সমান ষোলো তাহলে শিক্ষার্থীরা আশা করি যেহেতু কর্মী সংখ্যার চেয়েছিল তা পনেরো পর ষোলো কর্মী সংখ্যা পেয়ে গেলাম তাহলে সংখ্যা দুটি নির্ণয় করছে তাহলে অ্যান্সার কী দাঁড়ালো অ্যান্সার বা উত্তর উত্তর হচ্ছে কত পনেরো ও ষোলো তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা উত্তরটি পেয়েছ এবং বুঝাতে পেরেছি আমি তো এখন তাহলে শিক্ষার্থীরা এখন চলে যাব আমরা গ নম্বরে গ নম্বরে কী বলা ছিল যে সংখ্যাদের বর্গের সমষ্টি হতে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা কি করতে পারি গ নম্বর যেহেতু করব খ নং হতে আমরা সংখ্যা দুটি নির্ণয় করেছিলাম খ নং হতে খতে তাহলে খ নং হতে প্রাপ্ত সংখ্যাদয় সংখ্যা দয় একটি হচ্ছে পনেরো আর একটি হচ্ছে ষোলো তাহলে আমার বর্গের সমষ্টি না তাহলে পনেরো এর বর্গ অর্থাৎ পনেরো স্কোয়ার পনেরো পনেরো দুশো পঁচিশ আর একটা হচ্ছে ষোলো এর বর্গ অর্থাৎ ষোলো স্কোয়ার তাহলে কথা ষোলো গুণ ষোলো শিক্ষার্থীরা আমার এখানে যদি বর্গ করি ষোলো ষোলো গুণ ষোলো অর্থাৎ কত দুইশো ছাপ্পান্ন তাহলে যেহেতু বর্গের সংখ্যাদের বর্গের সমষ্টি সংখ্যাদের বর্গ পেলাম তাহলে এখন যদি আমরা এভাবেই করে দিই সমষ্টি যেহেতু বর্গের সমষ্টি হচ্ছে সমষ্টি কত পাঁচ আছে এগারো আমার মানে এক পাঁচ দুই সাত আর এক আট দুই দুই চার তাহলে এখন বলা আছে সংখ্যাদের বর্গের সমষ্টি হতে কত বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে বর্গ সংখ্যা নির্ণয় করব কত বিয়োগ করলে তাহলে আমাদের শিক্ষার্থীরা আসলে তোমাদের নিচে ভাগ প্রক্রিয়া বর্গমূল মনে আছে অনুসরণমূলক অঙ্কগুলো যখন করেছি তাহলে শিক্ষার্থীরা বর্গমূল করার নিয়ম হচ্ছে কি যে ডান দিক থেকে বাম দিকে জোড়া বাঁধতে হয় তাহলে দৌড়া এক জোড়া এটা যেহেতু চার একা আছে একা থাকবে তাহলে এখন সেক্ষেত্রে আমি তোমাদের একটু সহজে বলবো যে আসলে আমরা নামতা পড়ছি যেমন দু এক খেয়ে দুই দুই দুগুণি চার তিন দুগুণি ছয় কিন্তু এই ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম ধর্মী নামতা পড়বো বর্গমূলের সময় বা ব্যতিক্রম ধর্মী ভাগ পরীক্ষা বর্গমূলের ক্ষেত্রে ব্যতিক্রম ধর্মী নামতা পড়বো যখন দুই পড়বো দুই দুগুণি চার যখন তিন পড়বো তিন তিরিক্ষা নয় যখন চার পড়বো চার চারা ষোলো এইভাবে নামতাগুলো পড়বো তাহলে এইভাবে তাহলে আমরা সহজে বর্গ পাবো না তাহলে দুই দুগুণে চার যেহেতু আমার এখানে জোড়া বিন জোড়া জোড়া নাই যদি এক ধরে ডান দিক থেকে বাম দিকে জোড়া বাঁধতে হয় তাহলে চার একা আছে তো চার কি জোড়া ধরে দুই দুগুণে চার তাহলে নিয়মতান্ত্রিক আমার বিয়োগ করব বিয়োগ নাই একাশি তাহলে এখন আবার কি করতে হবে এই জায়গায় দিতে হবে এই দুইকে অর্থাৎ ভাগফলকে আবার দুই দ্বারা গুণ করতে হবে দুই দুগুণে চার তাহলে সেক্ষেত্রে এখন আমাদের কত যায় যদি আমরা এখানে এক নেই তাহলে এই ভাগফলও এক নিতে হবে যেহেতু আমার নামটা দুই দুগুণে চার তিন দীর্ঘ নয় এভাবে পড়তে হবে তো সেক্ষেত্রে ভাজক এক নিলে ভাগফলও এক নিতে হবে তো দুই নিলে দুই নিলে হবে কত বিয়াল্লিশ দুই নিলে কত হবে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশকে দুই দ্বারা গুণ দিলে কত হবে দুই চার চার দুগুণে আট তো বেশি হয়ে যাবে যেহেতু বিয়োগ করতে হবে আমরা একবার নেব তো বেশি নেওয়া যাবে না একবার নিছি এক অক্ষে এক তারপর দুই চার অক্ষে চার তাহলে কত থাকে বিয়োগ শূন্য চার তাহলে এখানে চারশো একাশিকে ভাগ করে বর্গমূল করলে দেখা যাচ্ছে যে আমার অবশিষ্ট চল্লিশ আছে যদি চল্লিশ না থাকতো তাহলে অবশ্যই কী হতো সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা লিখতে পারি অতএব চারশো একাশি সংখ্যাটি থেকে যদি অবশিষ্ট চল্লিশ বাদ দেই তবে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে আমরা উত্তর কি লেখার উত্তর চল্লিশ বিয়োগ করলে তো আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝছো তাহলে এরপর চলে যাব এরপর চলে যাব আমরা পরের সৃজনশীলে তো শিক্ষার্থীরা আমি শুরুতেই তোমাদের সৃজনশীল বলেছিলাম সৃজনশীল দেখিয়েছিলাম তবে আবার বলি আসলে এখানে উদ্যোগটি ছিল একটি সৈন্যদলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না তাহলে ক নম্বর ছিল কি ক নম্বর ছিল আটের গুণগুলো বের করো তাহলে আমরা ক নম্বরটা চলে যাব দুই নম্বর সৃজনশীলে আটের গুণনীয়কগুলো তাহলে আটের গুণনীয়কগুলো হচ্ছে বের করব তাহলে কত চার দুগুণে আট দুই দুগুণে চার অর্থাৎ আট সমান কত দুই গুণ দুই গুণ দুই তাহলে আটের গুণ নিয়োগ কত করে আটের গুণ নিয়োগ গুলো হলো কত কত যায় এক যায় দুই যায় তা দুই দুগুণে চার যায় আর চার দুগুণে আট তাহলে আমরা গুণজ্ঞ পেয়ে পেয়ে গেলাম আশা করি বুঝতে পারছো শিক্ষার্থীরা তাহলে আটের গুণগুলো হচ্ছে এক দুই চার আট তাহলে আমরা ক নম্বরের সমাধান পেয়ে গেলাম এবার চলে যাব খ নম্বরে সৈন্যদলকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে একটু কথা বলে রাখি আমরা অবশ্যই আগে জেনেছি যে ক্ষুদ্রতম সংখ্যা থাকলে সাধারণত লসাগু করতে হয় সেই সেই সূত্র ধরে আমরা যদি বলি ছয় সাত আট এর লসাগু লসাগু হচ্ছে সৈন্যদল সৈন্যদল তাহলে আমাদের প্রথমে কী করতে হবে সৈন্যদলকে বের করতে হবে তাহলে ছয় সাত আটের লসাগু যদি করি তাহলে আমরা পাবো সৈন্যদলকে সৈন্যদল তাহলে ছয় সাত আট তাহলে আমরা এর লসাগুটা করি তিন দুগুণে ছয় সাতে সাত চার দুগুণে যেহেতু সর্বনিম্ন সংখ্যা যায় তো সেক্ষেত্রে আমরা এখন দেখতে পারি যে নির্ণয় লসাগু তাহলে আমরা এই লসাগু নির্ণয় করি নির্ণয় লসাগু যেহেতু লসাগু হবে শূন্য দল তাই লসাগু আছে কত দুই গুণ তিন গুণ সাত গুণ দুই তিন সাত গুণ চার তাহলে এখানে আমরা আটা কাজ করতে পারি দুই গুণ তিন গুণ সাত গুণ দুই গুণ দুই তাহলে আমরা জানি যে যেহেতু এখানে লসাগু মানে হচ্ছে সৈন্য দল তো কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এবং এই লসাগু পূর্ণবর্গ সংখ্যা না যার পূর্ণ সংখ্যা হলেই কেবলমাত্র বর্গ বর্গাকারে সাজানো যাবে তাহলে এই শূন্যদলের সাথে কত গুণ করলে তাহলে আমরা গুণ কত গুণ করলে বর্গ বর্গাকারে সাজানো যাবে তাহলে বড় সংখ্যা বের করতে হলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে জোড়া তাহলে কোন কোন সংখ্যা জোড়া আছে জোড়া জোড়া আছে দেখতে হবে জোড়া ভিন যে কটা আছে সে কটা গুণ করলে আসলে বর্গ সংখ্যা পাওয়া যাবে তাই দুই গুণ তিন গুণ সাত গুণ আসলে এটা একটা জোড়া আছে দুই গুণ দুই তাহলে জোড়া তাহলে এখানে আমরা পেলাম কি উৎপাদক যতগুলো উৎপাদক পেয়েছি উৎপাদক দুই তিন সাত জোড়াবিহীন জোড়াবিহীন যদি উৎপাদক দুই তিন সাত দুই তিন সাত জোড়ায় থাকত তবে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হতো সুতরাং সুতরাং বিয়াল্লিশ দ্বারা অর্থাৎ দুই গুণ তিন গুণ সাত দ্বারা গুণ করলে বড় সংখ্যা হবে অর্থাৎ তিন সাত একুশ দিন বিয়াল্লিশ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমাদের কি করতে হবে বিয়াল্লিশ গুণ করতে হবে তাহলে সৈন্য সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে তাহলে বাঘফলকে দুই দ্বারা গুণ করতে হয় দুই অক্ষে দুই এখন আমরা দেখব যে এখানে ক যায় যদি এক যায় নিব দুই যায় নিব দুই দিলে কথা বাইশ বাইশ দিন চৌচল্লিশ তাহলে কমায় তিন যায় তিন গেলে দুদি তিন নেই তিন তিরিক্ষা নয় তিন দুগুণে ছয় তাহলে কত নিয়েছি মাইনাস এক বেশি এক বেশি হয় অর্থাৎ যদি একজন বেশি হয় তাহলে এখন আমরা একজন যেহেতু বেশি হয়েছে তাহলে একজন যদি বেশি না হতো তাহলে সুন্দর বর্গের সাজানো যেত তাহলে আমরা কি করবো তাহলে দেখব যে তাহলে একজন যদি একশো আটষট্টির সাথে যদি একজন যোগ করি হুম তাহলে সৈন্য দলকে যেহেতু একশো আটষট্টি থেকে একজন কম আছে হুম তাহলে অতএব একজন শূন্য যেহেতু একজন শূন্য অবশিষ্ট আছে সরি কম বেশি আছে তার মানে একশো একজন শূন্য মাইনাস আছে যদি একজন শূন্য মাইনাসটাকে যদি যোগ করে দিতাম তাহলে এখানে উনসত্তর হয়ে যেত এবং মিলে যেত তখন কী হতো তেরো তেরো একশো উনসত্তর অর্থাৎ সন্ধ্যলকে বর্গাকারে সাজানো যেত তাহলে যেতে দিলে কম পাবে কজন সৈন্য তার মানে কি একজন সৈন্য যোগ দিলে যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে তাহলে উত্তর কত একশো উত্তর একশো অর্থাৎ কমপক্ষে একজন শূন্য যোগ দিতে হবে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা দুইটি সৃজনশীলই ভালোভাবে বুঝেছো আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করার চেষ্টা করবে তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই আশা করি ভালো থাকবে এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নেবে ভালোভাবে এবং তার সাথে ঘরে থাকবে সুস্থ থাকবে বেশি বেশি হাত ধোবে এবং মাস্ক পরবে বাইরে বের হলে নিজেকে এই মহামারী করোনা থেকে রক্ষা করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম